বানাইতে বানাইতে আমরা শিব বানাইতে গেলে আমাদেরকে প্রথম মানে আমাদের এইটা বানাইতে গেলে প্রথম কিছু ইমেজ লাগবে আর প্রথম আমরা আসি নিউ নিউ থেকে নতুন একটা ফোল্ডার নিলাম এইচ টি এম এল এইচ টি এম এল নামে একটা ফোল্ডার নিলাম এখানের ভিতর নিউ নিউ টেক্সট ডকুমেন্ট নিব ডকুমেন্ট নিয়ে এখানে দেখতে পাচ্তেছেন যে আমার ওই বাইরের অংশটা এয়া নাই এক্সটেনশন ফাইল বিউতে গিয়ে এক্সটেনশনে ক্লিক করে দিব এটার এক্সটেনশন তাহলে আমি ডি এক্স ইন্ডেক্স ডট এস টি এম কন্ট্রোল চেপে ধরে ই e চাপবো তাহলে আমার ডিফল্ট লেখাগুলো চলে আসতেছে কেমনে আসতেছে আমি যখন জেন কোডিংটা দিয়ে রাখছি সেই জন্য আসতেছে তাহলে এটার কি টাইটেল হবে কি ডাইনা ডাইনামিক নাকি একটা ওয়াই এন এম আই সি ডাইনামিক আচ্ছা দিলাম তারপরে আসেন করার জন্য ব্যবহার করব এস টি ওয়াই style.css কে স্টাইল সিএসএস স্টাইল সিএসএসকে আমি এটা দিয়ে লিঙ্ক করলাম এই ফাইলের সাথে এই ফাইলটার সাথে লিংক করলাম রেল মানি রিলেশনশিপ আর এইচআরএফ মানি e এটার কোথায় আছে তো আসেন এই গেল আমার রিলেশন আর এখন বডিতে আসেন বডিতে প্রথম কি আছে তো দেখে নেন পারি এটা একটা ডিপ মানে আলাদা ডিভিশন ডিভিশন করে নাও এটা একটা ডিভিশন করতে পারি তারপরে এটা একটা ডিভিশন করতে পারি এটা একটা ডিভিশন এক দুই তিন তিনটে ডিভিশন করতে পারি ঠিক আছে তাহলে আমরা এভাবে করে নিব চলেন প্রথমে একটা ডিপ নিব ডিপ নিব এটাতে লগো থাকবে লগো ইমেজটা টপ হেডার প্রফেশনালভাবে লিখেছে টপ টপ টপ টপ এইচ ডি হেডার লিখে দিলাম যে টপ হেডার এটার ভিতর আমার কি আছে যে ডিপ মানে ডিভিশন ডিভিশন করে নিলাম আলাদা করে নিলাম এটাকে ঠিক আছে তারপর টপ হেডার মানে হচ্ছে যে টপ হেডারে আমি এখন ইউ এল এর ভিতরে দেওয়ার সাথে সাথে এগুলো আসছে আমরা দুই তিনটে দিলাম এক দুই তিন আবার এগুলো হবে যে লিঙ্ক cámara করার জন্য last first for the deep dilam and the deep second two and the second third কল দিয়ে ফেলবে সবগুলোকে যা সিএসএস থাকবে ওগুলো কল দিয়ে যাবো আচ্ছা আসেন প্রথমে অংশটা করি তারপর বাকি অংশ ইন্সপেক্ট করে দেখি তো আমার সিএসএসটা আছে কিনা I did in HID মার্জিন টপ মার্জিন জিরো জিরো পিক্সেল পেডিং জিরো পিক্সেল দিব জিরো পিক্সেল পেডিং জিরো পিক্সেল ডেকোরেশন নান করে দিব ট্যাক্স ডেকোরেশন মান নান মানে ট্যাক্স ডেকোরেশন bagdawa sa daw. सर्वर का डीएक्टिवेट करना देखिए हमें एक्सटेंशन एक्टिव है আসেন রাইট বাটন ক্লিক করে রিলোড দিলাম রিলোড দেওয়ার ইউআইএল টেক্সট ডেকোরেশন next. 当地呢？ din আচ্ছা মার্জিন লেফট দিলে যাচ্ছে না মার্জিন রাইট দিতে হবে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে সমস্যা নেই এটি নিয়ে আসা যাবে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা টপ হ্যাটারে ছিল কপি করলাম সেভ দিলাম তারপরে রিলোড দিয়ে দেখি এটা এখানে পরে আছে কিন্তু আমার এটা গেছে কিন্তু Leflogis. Eso en চারদিক থেকে পাওয়ার কথা পাচ্ছ কোন দিক থেকে আজকে ডিস্টার্ব করতেছে ডিস্টার্বিং পেজ কপি করলাম এটা j'ai l'a de some uh, लेंसेज स्कोर दी बन दिया से लेंसेज स्कीप अप कर যাতে আসছে la different ya, Shahbaz Shadeep. এখন আসবে উইড হাইডের পালা ডট দিব বটন দিয়ে দিব সবটার কিন্তু একটা স্টাইল হবে বাকিগুলো করি থার্ড ডিপ সেকেন্ড ডিপ কলে হয়নি আচ্ছা এগুলো चलाएर बरौदी दिदी